তুলিনি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এখন আমরা দেখি দেখেন আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে একটা পোস্টকে ভাইরাল করব কথা বুঝতে পারছেন আরেকবার রিপিট করুন আমরা আজকের ক্লাস করব কিভাবে একটা পোস্টকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব কিভাবে আমরা ফেসবুকে পোস্টকে ভাইরাল করব কিভাবে ইনস্টাগ্রামে পোস্টকে ভাইরাল করব কিভাবে লিঙ্কডিনে পোস্টকে ভাইরাল করব এই বিষয়গুলো আজকে আমাদের ক্লাস কথা বুঝতে পারছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমরা করিও সুন্দর করে লোকেশন মোকেশন পোস্ট করি কিন্তু পোস্ট ভাইরাল হওয়ার জন্য কিছু টেকনিক আছে কিছু সিস্টেম আছে সেগুলো কিন্তু আমরা কি করি না কখনোই ভাবি না কথা বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস এটা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস বুঝতে পারছেন তো আমাদের এটা একটু এই ধরনের এই যে আমাদের পোস্ট ভাইরাল করা এটারে বলা হয় অর্গানিক মার্কেটিং আমরা অর্গানিক মার্কেটিং সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটিংয়ের দুইটা ক্লাস নিব আজকে একটা হচ্ছে পোস্ট আর কালকে হচ্ছে গ্রুপ শেয়ারিং বা ফ্রি মার্কেটিং ওই আশিক ও আশিক রেকর্ড হবে বুঝছেন নেই তো এগুলা নিয়ে ফাইবারে প্রচুর দেখেন আমি ফাইবারে একটু যাই তাইলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই অর্গানিক ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের কাজ আছে কিনা যদি আমি এর বিষয়ের উপরে আপনাদের কি করব না গিগ ওপেন করাবো না আমি গিগ ওপেন করাবো আপনাদের অন্য মার্কেটের অন্যগুলা তারপরেও কখনো যদি কখনো কখনো যদি দেখা যায় যে আপনার একজন বলল আপনাকে যে এই কাজটা করে দেওয়ার জন্য হয়তো আপনার একজন আছে তারপরে যদি দিতে না পারেন তো সমস্যা কথা বুঝতে পারছেন এই যে দেখেন তারপরে নিজেকেও তো প্রমোট করতে হবে না নিজেকেও প্রমোট করতে হলে এই মার্কেটিংটা আমাদের জানা হবে এই যে দেখেন এখানে গিগ আছে কতটা গিগ বত্রিশ হাজার তিনশো একুশটা মানে মানে বত্রিশ হাজার তিনশো একুশ জন মানুষ এই প্ল্যাটফর্মে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর কাজ করে এবং দেখা যাচ্ছে প্রথম পেজে যারা আছে তাদের কম বেশি অর্ডার আছে ওনার এগারোটা ওনার একশো সতেরোটা ওনার বাষট্টিটা একাশিটা তারপর হচ্ছে পাঁচটা দুইটা একটা একটা ওনারা তো রাইজিং ট্যালেন্ট দিয়ে দিছে রাইজিং ট্যালেন্ট রাইজিং ট্যালেন্ট মানে অনেক কিছু ছাব্বিশটা একচল্লিশটা কাজ আছে প্রচুর কাজ আছে ছিয়াত্তরটা তারপরে হচ্ছে হ্যাঁ প্রচুর কাজ আছে যেহেতু এখানে গিক বেশি সেহেতু এখানে ফার্স্ট পেজে আপ ডাউন করতে লাগলে এই যে ছাব্বিশটা আছে চব্বিশটা আছে তার মানে এখানে কাজ আছে কথা বুঝতে পারছেন কাজ আছে আমরা আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের ক্লাস করব কিন্তু এখানে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের গিক দেব না আমরা শুধু কাজটা জানার জন্য করব কারণ আমরা এমন কিছু কাজের গিক দেব যে কাজগুলো সচরাচর বাংলাদেশের মানুষের কাছে কম বুঝতে পারছেন সেগুলাতেই আমরা বেশি আমাদের ফোকাস দেব যাই হোক তাহলে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ে চলে যাব প্রথমে হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিংয়ে আমি ইনস্টাগ্রামটা ওপেন করি প্রথমে আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট দেই কিভাবে আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট দিব সেই পোস্টটা মানে মানুষের কাছে পৌঁছাবে আমি কতদিন আপনাদের বলছিলাম আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন করার আপনারা কি জয়েন করেছেন কথা বলতাম হ্যাঁ আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার রেকর্ড হচ্ছে ক্লাসটা হ্যাঁ রেকর্ড হচ্ছে মাত্র শুরুই করছি আমরা রেকর্ড হইছে এখনো 4 মিনিট তো ঠিক আছে এর জন্য আর কি আপনারা কি গতদিন বলছিলাম ইনস্টাগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনারা কি জয়েন হইছেন হ্যাঁ? জি আমি খুঁজতেছি ঠিক আছে আমি কালকে বসছিলাম ঠিক আছে আমি হচ্ছে গুলা কালেক্ট করতেছি আগে যে আপনার হ্যাশট্যাগ গুলো আছে না ওইগুলা কালেক্ট করতে চাই আগে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে না সাথে সাথে এগুলা নিয়ে কোনো ঝামেলা নাই ওই একটা জয়েন করছেন এইটা আপনি কালেক্ট করলেন একটা জয়েন করছেন একটা কালেক্ট করছেন কি আদনান ভাই আপনি কি জয়েন করছেন আমার প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে তো ভাই যদি এই গ্রুপগুলোতে আপনি জয়েন না হন তাহলে তো আপনাকে ওই পোস্ট করেও লাভ নাই আপনার কথাটা বুঝতে পারছেন আপনাকে প্রথমে গ্রুপগুলোতে জয়েন হতে হবে আচ্ছা প্রথমে আমি কি করি যেমন দেখেন আপনাদের সবাইকেই বলবো আপনারা ইউটিউব মার্কেটিংয়ের প্রথমে আপনারা ইউটিউব মার্কেটিংয়ের পোস্ট করবেন বিশটা কথা বুঝতে পারছেন প্রথমে আপনারা ইউটিউব মার্কেটিং এর পোস্ট করবেন বিশটা আচ্ছা স্যার আমরা যে পোস্ট করব স্যার হ্যাঁ বলতে শুনতে পাচ্ছেন আমরা যে পোস্ট করব আসলে ইনস্টাগ্রামে বলেন আর লিঙ্ক তো অবশ্যই থাকতে হবে তাই না এখন আমরা কোন স্কিল নিয়ে আমরা মানে কোন স্কিল নিয়ে আমরা কোর্স করব আপনারা প্রথম বলছেন না প্রথমে তো বলতেছি আপনারা ইউটিউবের পোস্ট করবেন শুধু ইউটিউবের পোস্ট আপাতত আপনাদের প্রথম কাজই হচ্ছে ইউটিউবের পোস্ট বুঝতে পারছেন আর যদি আপনাদের কারো আদার কাজ থাকে ইউটিউবের পোস্ট স্যার স্যার ইউটিউবের পোস্টটা ঠিক আছে ইউটিউবের পোস্টটা কি নিয়ে করবেন ও আচ্ছা এগুলো আমি আপনাদের দেখাই আজকে আজকে তো ওগুলো দেখানোর জন্যই ক্লাস বুঝতে পারছেন এখন দেখেন আপনাদের আজকে পোস্ট করলেন কি এই পোস্টটাই দিই এই এইটাই নেই আমি monetize your channel easily ওকে এখন দিলাম আমরা কিভাবে মনিটাইজ করব মনিটাইজ কিভাবে করব সেই বিষয়গুলো আমরা বলে দেই আমরা কি বলতে পারি যে এক নাম্বার বললাম আমরা your video আমি কি করব আপনার চ্যানেলের ওয়াচ টাইম গ্রো করে সাবস্ক্রাইব গ্রো করে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে এসিও করে আমি আপনার চ্যানেলটাকে কি করে দিব মনিটাইজেশন করে দিব মনিটাইজেশন মানে কি বুঝেন মনিটাইজেশন এটাকে বলে না স্যার আমার একটা চ্যানেল আছে আমি ইউটিউবে জানালাম মনিটাইজেশন মানে হচ্ছে আপনার চ্যানেলের কিছু রিকোয়ারমেন্ট আছে একটা ইউটিউব চ্যানেলের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব আপনি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এই মনিটাইজেশন মানে হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে ইনকামের জন্য আপনি গুগলকে অ্যাপ্লাই করতে পারবেন এটাই হচ্ছে মনিটাইজেশন কথা বুঝতে পারছেন এখন আপনার অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে আপনাকে থাকতে হবে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব সেটা হতে হবে কত দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কত দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এটা কি আনবো এটা চ্যানেল ক্রিয়েটের দিন থেকে তিনশো দিন এরকম কিছু কথা হচ্ছে না লাস্ট তিনশো দিন হিসাব কইরা দেখতে হইব চ্যানেলে এক হাজার ঘন্টা ওয়াশ টাইম সরি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব হয়েছে না যদি হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন আমি আমার চ্যানেলে যাচ্ছি আপনাদের দেখাই আমার চ্যানেলের বয়স বেশি না মনে সম্ভবত আড়াই থেকে বেশি হইলে তিন মাস প্রথম দিকে তো চ্যানেলে কোনো কাজই করিনি এখন নতুন করে শুরু করছি আমার চ্যানেলের কাজ ওই এক মাস এই মাস থেকে মূল কাজ শুরু করছি আমি এই মাস থেকে কারণ এই যে প্রথম ভিডিওটা দিছি এইটাই এই মা এই ভিডিও যখন দিছি তখন থেকে আমার চ্যানেলের প্রথম কাজ কথাটা বুঝতে পারছেন এখন এক মাসে আমার চ্যানেলটাকে আমি কতটুকু গ্রো করেছি দেখাই আপনাদের আমি আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মনিটাইজেশন কি দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসলো আসার পরে এই যে অ্যানালাইটিক্স একটা শব্দ আছে অ্যানালাইটিক্সে গেলাম অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এই যে না এখানে অ্যানালাইটিক্সও না আর একটু সামনে যাইতে হইব এখানে মনিটাইজেশন একটা শব্দ আছে দেখেন এই যে মনিটাইজেশন মনিটাইজেশনে আসলাম মনিটাইজেশনে আসার পরে এই জায়গার মধ্যে আমাকে দেখাচ্ছে এই যে দেখেন আমার চারশো চুয়ান্নটি সাবস্ক্রাইব হয়েছে আর নয়শো একচল্লিশ ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে এই যে একটা রাউন্ড আছে এই রাউন্ডটা এইভাবে ঘুরতে থাকবো এইভাবে সবুজ হইয়া এখান থেকে লাস্ট পর্যন্ত আর এটা ঘুরে সবুজ হইয়া এই লাস্ট পর্যন্ত যখন চলে আসবে তখনই আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য এই জায়গার মধ্যে একটা রিকোয়ারমেন্ট দিবে যেই জায়গার মধ্যে আপনাকে বলবে এখানে একটা অবস্থান আসবে যে আপনি অ্যাপ্লাই ফর মনিটাইজেশন সেটা বলে দিবে তখন আপনি মনিটাইজেশন করতে পারবেন এর আগ পর্যন্ত আপনি এটা চ্যানেলে কোনো বেনিফিট পাবেন না যখন আপনার চ্যানেল মনিটাইজেশন করে নেবেন তখনই আপনি কি করবেন আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন এটা আপনারাও চ্যানেল তৈরি করবেন বেশি দেরি না আপনাদের ওই অল্প কিছু দিনের ভিতরেই আমি আপনাদের এই কাজটা শিখিয়ে দেবো অর্থাৎ এক মাসের ভিতরে ইনশাল্লাহ এই কাজগুলো আমি শিখিয়ে দেবো আপনাদের কারণ আপনারা নিজেদের মধ্যে থেকেই আপনারা কিভাবে চ্যানেল তৈরি করবেন সেটা চ্যানেলকে কিভাবে গ্রো করবেন কিভাবে চ্যানেলের নিজেদের উন্নতি বাড়াইবেন সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ওকে এখন কি করতে হচ্ছে আমাকে আচ্ছা আর একটা বিষয় এখানে একটু আলাপ করে মধ্যখানে ক্লাস টাইম কি সামনের দিন থেকে দশটায় নিব দশটায় আমার প্রবলেম নাই কি বলেন আদনান ভাই রাকিবের তো কোনো প্রবলেম নাই আচ্ছা যাই হোক আসি আমি অন এটা হচ্ছে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট তো আপনারা এখন তো কাজের জন্য এখন পোস্টগুলো দিবেন শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি রিচ বাড়ার জন্য এখন আপনাকে কেউই নক করবে না কথা বুঝতে পারছেন এখন আপনাকে এই পোস্ট দেখে কেউ নক করবে না আপনি যদি কাউকে গিয়ে নক করেন তাহলে আপনাকে আনসার দিবে কিন্তু আপনি তো নক করার আগে আপনার প্রোফাইলে কিছু পোস্ট দিতে হবে ভাই কথা বুঝতে পারছেন আপনি আজকে দিলেন আপনারা কি করবেন প্রত্যেকেই আপনারা আমার অ্যাকাউন্টটাকে দেখবেন এখানে আমি কি পোস্ট করেছি দেখেন আপনারা ভালো করে আমার অ্যাকাউন্টটা দেখেন আমি এ পর্যন্ত একশো পাঁচটি পোস্ট করেছি দেখেন এটা হচ্ছে আমার বাইশটি অবশ্য এই যে দেখেন এটা দিছি গতদিন আপনাদের দেখানোর জন্য এটাও দেওয়া আবার নতুন করে দিতেছি এই পোস্টটা এই যে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকটা বিষয়গুলো আপনারা আমার পোস্টগুলো দেখবেন দেখা পোস্টগুলার বিষয়গুলোকে আপনারা অনুধাবন করবেন এবং সেই রিলেটেড পোস্ট দেওয়ার চেষ্টা করবেন সেই মানে সেই অবস্থায় সেইভাবে পোস্ট দিবেন তাহলে পোস্টগুলো দেখতে সুন্দর দেখাইব আপনার পোস্টের উপর আপনাকে মানুষ আকৃষ্ট করবে এখন আপনি দিবেন পোস্ট শুধুমাত্র আপনি কিসের জন্য আপনার চ্যানেল গ্রো করার জন্য আপনার সরি চ্যানেল না আপনার অ্যাকাউন্ট গ্রো করার জন্য ঠিক আছে তাহলে আমি এখন কি করলাম ইন্টারনেট ডাউনলোড দিলাম ডাউনলোড কোথায় থেকে দেবো দেখেন এই যে ডাউনলোড জেপিজি ইমেজটাকে আমরা একটু এসসিও করে দিই যদি আমরা ইমেজটা এসসিও করে দেই তাহলে আমাদের ইমেজটা র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি আমাদের ইমেজটা র্যাঙ্ক করার ইমেজটাকে আমরা সব জায়গায় পাওয়ার জন্য আমরা একটা কি করতে পারি ভালো চিন্তাধারা করতে পারি আপনি আবার নতুন করে লিঙ্কে ক্লিক করেন হয়তো বা আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য ক্লাসে ঢুকতে পারতেছেন না ওকে এখন আমরা এটারে কপি করলাম কপি কইরা কপি কইরা এই জায়গার মধ্যে বসাইয়া দিলাম এখন দেখেন এটা নাম দেয়া আছে আর নতুন করে আর বাম ক্লিক বাম পাশে ক্লিক করে আর রিনাম দেওয়ার প্রয়োজন নাই আমরা বাম বাটনে ক্লিক করলাম ক্লিক করে প্রপার্টিজে গেলাম প্রপার্টিজে গিয়ে ডিটেলসে চলে গেলাম ডিটেলসে গিয়ে সাবজেক্ট দিলাম কি YouTube monetisation YouTube channel monetisation YouTube channel monetisation তারপরে হচ্ছে ফাইভ স্টারটাকে আমরা দিয়ে দিলাম টেক দিয়ে দিলাম কিছু টেক দিবেন আপনারা মনে রাখবেন প্রথমে দিবেন ইউটিউব এই যে টেকগুলো এখানে আছে সব টেক আমরা এই জায়গা থেকে ইউজ করে নিব সমস্যা নাই ওকে তারপরে দিলাম আমরা কমেন্টস কমেন্টসে দিয়ে দিলাম hi I am a YouTube YouTube মাধ্যমে কিছু দিয়ে দিলেন ওকে ডান তারপরে অথরাইজেশন দিলেন কাকে ইউটিউবকে দিলাম অথরাইজেশন যেহেতু আমরা এটা ইউটিউব ইউটিউব তারপরে ইনস্টাগ্রামকেও দিলাম আমরা যেহেতু আমরা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটাও আমাদের আছে যেহেতু ইনস্টাগ্রামে আমরা পোস্ট করবো সেহেতু আমরা ইনস্টাগ্রামে অথরাইজেশন দিয়ে দিলাম তারপরে অ্যাপ্লাই দিলাম তারপরে ওকে দিলাম ডান এখন আমরা কি করব পোস্টটাকে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব আসলাম আমাদের ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পরে এই যে উপরে দেখেন প্লাস চিহ্ন আছে আপনাদের হয়তো বা দেখাইবে নিচে আপনাদের কম্পিউটারে হয়তো বা নিচে দেখাইতে পারে নিচে এই জায়গার মধ্যে দেখাইতে পারে অথবা অনেকের উপরেও দেখায় এই জায়গার মধ্যে দেখাইতে পারে যদি নিচে এই জায়গার মধ্যে প্লাস চিহ্ন দেখায় তাহলেও এই প্লাস চিহ্নতেই ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পরে সিলেক্ট ফর কম্পিউটার হ্যাঁ এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কোথায় রাখছি ডেস্কটপে রাখছি ডেস্কটপ সেট করলাম সেট করে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের পোস্ট এটাকে সেট করে নিয়ে আসলাম ঠিক আছে তারপরে হচ্ছে নেক্সট আমরা নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব একটা কালার যে আমাদের এটা দিলে কোন ধরনের ফোকাস বাড়ে এই যে এটা দিলে কালো হয়ে যায় এটা দিলে তেমন একটা বাসছে না এইটা সুন্দর বাসছে এইটা দিয়ে দিলাম তারপরে নেক্সট এখন এই জায়গার মধ্যে আমরা কিছু লিখব কি লিখবো এই পোস্ট রিলেটেড লিখব hi I am a YouTube marketing expert I am I have been working I have been working for five years in YouTube marketing. I am a mostly I am a mostly experienced in YouTube promotion. Promo. Okay. Most important experience in YouTube promotion. I will monetize your channel organically I have a large group I will optimize optimize your channel very professionally এরকম লেখলেন এই যে বানানগুলা ভুল সংশোধনের জন্য আপনারা একটা গ্রামারলি এক্সটেনশন অ্যাড করবেন আমি আমার চ্যানেলে গ্রামারলি এক্সটেনশন অ্যাড করার জন্য একটা ভিডিও দিছি সেই ভিডিওটা দেখে আপনারা গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে দিবেন কথা বুঝতে পারছেন সেটা দিয়ে দিলে আপনারা এই যে আমি যেভাবে বানানগুলা ঠিক করতে দিই সেভাবে আপনারা বানানগুলা ঠিক করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনাদের গ্রামার গ্রামারের কোনো মিস্টেক করলে বানানের কোনো মিস্টেক করলে সবগুলোই আপনাকে এনে সলভ করে দিব এই গ্রামারলি এক্সটেনশনটা আর গ্রামারলি এক্সটেনশনটা খুবই খুবই উন্নত মানের খুবই হেল্পফুল আমাদের ফ্রিল্যান্সারদের জন্য এই যে দেখেন আমার এখানে যদি গ্রামারে কোনো ভুল হইতো অথবা যদি আমার আমার এখানে যদি কি জানে বানান কোনো ভুল হইতো অথবা কোনো সেন্টেন্স মেকিং ভুল হইতো তাইলে সবগুলোই আমার সঠিক করিয়া এখানে ভুল দেখাইছে যেভাবে লাল চিহ্ন দেখাইছে ওইভাবে লাল চিহ্ন দিত এবং আমি এবং আমি সেখানে সেখানে আমার কারসন নিছি সেটা ঠিক করে দিয়েছে ভাই আমি ক্লাসে আছি ক্লাস শেষ করে আপনারে কল দিব ওকে এখন আমরা কি করব এই পোস্টটাকে ভাইরাল করার জন্য আমরা হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ যতক্ষণ পর্যন্ত আমরা ইউজ করব না ততক্ষণ পর্যন্ত আমাদের পোস্ট কি হবে না ভাইরাল হবে না হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর এই যে হ্যাশট্যাগ জেনারেটর নামে আমরা একটা ট্যাব নিলাম আমরা একটা ট্যাব নিলাম ট্যাগ নিয়ে সেখান থেকে হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রামও দিতে পারি এই দেখুন আরও একটু ফর ইনস্টাগ্রাম ফর ইনস্টাগ্রাম এইরকম বইলে আমরা দিতে পারি দেওয়ার পরে এই যে হ্যাশট্যাগ জেনারেশন ফর ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করলাম ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম এই জায়গাতে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখাবে সাইন আপ করার জন্য এই জায়গার মধ্যে আপনাদের দেখাইবে সাইন আপ করার জন্য আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনারা একটা বক্স পাইবেন এই জায়গার মধ্যে যেহেতু আমাদের পোস্টটা কোন related post YouTube related post আমাদের মূল কিওয়ার্ডটা কি ইউটিউব মনিটাইজেশন আমাদের মূল কিওয়ার্ডটা কি ইউটিউব মনিটাইজেশন আমরা এই জায়গার মধ্যে ইউটিউব মনিটাইজেশন দিয়ে একটা সার দিব ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন দিয়ে একটা সার্চ দিব সার্চ দিলে আমাদের এই জায়গার মধ্যে প্রচুর দেখবেন হ্যাশট্যাগ চলে আসছে এই যে এগুলো হ্যাশট্যাগ এই যে দেখেন ইউটিউব দিয়ে মানুষ ছিয়াশি দশমিক সিক্স এইট ছিয়াশি পয়েন্ট এইট মিলিয়ন মানুষ শুধু ইউটিউব দিয়ে সার্চ দেয় ইনস্টাগ্রামে তাহলে আমরা এটা নিতে পারি তারপরে এটা নিলাম আমরা এটা নিলাম ইউটিউব চ্যানেল নিলাম তারপরে নিলাম আমরা মিউজিক ভিডিও নিলাম ভিডিও নিলাম তারপরে স্পটিফাইও নেই আমরা তারপরে আসেন ফেসবুক নিতে পারি এখান থেকে দেখি আমাদের কি কি দিছে এই জায়গার মধ্যে আমরা এগুলা দেখি ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিলাম এত কম নি এই যে হ্যাশট্যাগ এইভাবে হ্যাশট্যাগ আমরা এখান থেকে রিসার্চ করব। এখান থেকে আমরা পঁচিশটা হ্যাশট্যাগ আমার এই এই ঠেকের সাথে মিল রেখা আমি পঁচিশটা হ্যাশট্যাগ নিব এখন যদি কিছু হ্যাশট্যাগ এখানে কম পাই তাহলে আমি সেই হ্যাশট্যাগুলো হাত দিয়ে লিখে দিব এখান থেকে আমি আর হ্যাশট্যাগ নিতে চাচ্ছি না কারণ এই হ্যাশট্যাগুলো আর খুব একটা উন্নত মানের হ্যাশট্যাগ আসেনি তাইলে এখানে যেটা আছে ওইগুলো আমরা কপি করলাম কপি কইটা দেখেন আমরা ওই জায়গার মধ্যে বসাইয়া দিলাম পেস্ট দিয়ে দিলাম হ্যাশট্যাগ চলে আসছে আরও কিছু হ্যাশট্যাগ আমরা নেই হ্যাশট্যাগ লেখি ইউটিউবার ইউটিউবার এই যে দেখেন ইউটিউবার কতটা হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ বসাইয়া দিলাম তারপরে আছে ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন এই হ্যাশট্যাগটা আমরা বসাইলাম তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দিলাম ইউটিউবস এসিও e এই যে ইউটিউব এসিও হ্যাশট্যাগটা এখান থেকে নিলাম তারপরে দিলাম ইউটিউব ইউটিউব চ্যানেল দিলাম ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ইমরান ভাই জি আসসালাম ইউটিউব চ্যানেল তারপরে হচ্ছে হ্যাশট্যাগ আচ্ছা তারপরে দেখেন ইউটিউব দেখা হ্যাঁ ইউটিউব ভিডিও তারপরে হ্যাশট্যাগ ইউটিউব সাবস্ক্রাইব আসবে সাবস্ক্রাইব তারপরে YouTube hashtag YouTube promotion YouTube promotion promotion এই দিলাম আমরা তারপরে এই জায়গার মধ্যে আমরা কি করব একটা লিঙ্ক দিব এখন এই মুহূর্তে তো আমাদের ফাইবার নাই হ্যাঁ আপনাদের তো আর ফাইবার নাই আমার ফাইবার আছে আমি ফাইবারের লিঙ্কটা দিতে পারি বুঝতে পারছেন আপনাদের তো আর ফাইবার নাই আপনারা এখন কি দিবেন আপনারা এই মুহূর্তে দিবেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন অথবা আপনারা লিঙ্কডিনের লিঙ্কটা দিয়ে দিবেন বুঝতে পারছেন একটা লিঙ্ক এই জায়গার মধ্যে না দিলে এই জায়গাতে আপনি লোকেশন সেট করতে প্রবলেম করে আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম তারপরে লোকেশন লোকেশনটা কি আমি এই যে লোকেশনটা সেট করে দিলাম এই যে ইউএসএ আমাদের সবসময়কার লোকেশন থাকবে ইউনাইটেড স্টেট অথবা জার্মানি ক্যানাডা ওই সমস্ত লোকেশন দিয়ে আমরা পুস্ট করব। আমাদের পুস্ট করার মাধ্যম হচ্ছে টাইমটা হচ্ছে সন্ধ্যার পর থেকে রাত সকাল সাতটা পর্যন্ত কারণ আমাদের সন্ধ্যার পর থেকে সকাল সাতটা পর্যন্ত ওই সময়টা আমাদের জন্য যদিও রাত্র হয় তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য ওই সময়টা দিন এজন্য আমাদের এই টাইমটাতে পুস্ট করলে ওই সময় অ্যাক্টিভ মানুষ বেশি পাওয়া যায় এখন কি করবে আমার এই এই পুস্টটা ইউনাইটেড স্টেটের অর্থাৎ আমেরিকার যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপে আমার এই পুস্টটা শ করবে আমি আরেকটা পুস্ট দিব সেই পুস্টটা আমার কোথায় গিয়ে শ করবে আমি জার্মানি সিলেক্ট করে দিব এই জায়গার মধ্যে তাহলে জার্মানের মানুষের কাছে গিয়ে আমার পোস্টটা শো করবে আমি ইতালি দিলে ইতালির মানুষের কাছে গিয়ে শো করবে আমি শেয়ার দিয়ে দিলাম শেয়ার দিয়ে দেওয়ার কারণে আমার এই পোস্টটা এখন পোস্টিং হয়ে গেছে আমি কি দিছি লোকেশন আমি লোকেশন দিছি আমার এই পোস্টের লোকেশন দিছি ইউএসএ তো আমাকে ইউএসএর মানুষের কাছে আমার এই পোস্টটা এই মুহূর্তে যাবে যার তারা দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে আমার পোস্টের মধ্যে লাইক দিবে তারপরে কেউ কমেন্টও দিতে পারে এমনকি হয়তো বা আমাকে নকও দিতে পারে তবে পোস্টে থেকে নক দেয় না এই পোস্টগুলো করার পিছনের মূল কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে বিল্ড আপ করা এই পোস্টের কারণে দেখবেন দুইটা একটা করে আপনার ফলোয়ার আসতেছে ফলো আসতেছে আপনি তাদের ফলো ব্যাক দিবেন আপনি এখান থেকে কিভাবে ফলো বাড়াইবেন ফলো বাড়ানোর জন্য হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে দিবেন ইউটিউব ইউটিউব দিবেন ইউটিউব দিয়ে এই জায়গার মধ্যে আসলেন এইভাবে একটা হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়া আপনি কি করবেন হ্যাশট্যাগের এই জায়গাটা আপনি কি করবেন ফলো দিবেন ফলো দেওয়ার পরে আপনি এখান থেকে একটু অপেক্ষা করেন এখান থেকে এই যে এই লুকটাকে আমি ওপেন করতে চাচ্ছি এইভাবে এই দেখেন এই রাইট বাটনে ক্লিক করলাম open link new tab new ট্যাবে একটা লিঙ্ক ওপেন হচ্ছে ওই ভদ্রলোকটাকে আমরা একটু দেখি ভদ্রলোকটা কী বলছে সে কি বাংলাদেশেই নাকি ফরেনার নাকি সে ইউটিউবার এই বিষয়গুলো আমরা দেখব আমরা দেখার পরে তাকে আমরা কি করব ফলো দিব তাকে ফলো দিব এইভাবে আমরা ফলো বাড়াইব আরও কিছু ফলো বাড়ানোর ওয়ে আছে সেই ওয়েটা আমি আপনাদের শিখিয়ে দেবো একটু সামনে বাড়ি আমরা কারণ এটা হচ্ছে বাইরে দেশের সম্ভবত চীনা বা জাপানের কোনো ইউটিউবার সে তার ইউটিউবের একটা দিয়ে দিছে আমরা তার প্রোফাইলটাকে ওপেন করি ঠিক আছে তার প্রোফাইলটাকে ওপেন করলাম দেখি কি আসে প্রোফাইলটা এটা কি এইটা বাইরে দেশে এই যে দেখেন কত সুন্দর সে গাড়ি বিক্রি করবে সম্ভবত সে তার গাড়ির ছবি দিয়ে সে দিয়ে দিছে সে ফলোয়ার বাড়াতে চাচ্ছে আউটফিট ফলো ব্যাক এগুলা দিছে যাই হোক তাকে ফলো দিলে সে ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে আমি তাকে ফলো দিয়ে দিলাম এখন এই ভদ্রলোককে এটাকেও আমি ফলো দেওয়া যায় কারণ উনিও ফলো ব্যাক করে যেহেতু ওনার কাছেও ফলোয়িং হচ্ছে আঠারোশো তিরানব্বইটা তাহলে সেও ফলো ব্যাক করে আমরা তাকে ফলো দিলাম এখন সে কী করবে আপনি তাকে ফলো দিছেন আপনি তাকে ফলো দিছেন এই ফলো দেওয়ার পরে সে আপনার প্রোফাইলটা ভিজিট করবে সে প্রোফাইলটা ভিজিট করে দেখবে আমি যেভাবে তার আমার তার প্রোফাইলটা ভিজিট করছি ভিজিট করে দেখছি সে তাকে আমি ফলো দেওয়া যায় সেও আপনার প্রোফাইলটা এইভাবে ভিজিট করবে ভিজিট করে দেখে যদি আপনার প্রোফাইলে পুষ্টি দেওয়া হয়েছে না তাহলে তো সে আপনার ফলো দেওয়াটা অ্যাকসেপ্ট করতো না সে ফলো ব্যাক দিত না আপনারা যখন দেখবে আপনি পোস্ট করছেন পোস্ট করার কারণ আপনি কাজ রিলেটেড পোস্ট করেন আপনি একজন প্রফেশনাল মানুষ যখন আপনি পোস্ট করে বুঝাই দিলেন যে আমি প্রফেশনাল মানুষ তখন সে আপনাকে কি করবে পোস্টের আপনার ফলো দিলে ফলোয়ার ব্যাক দিবে বিষয়টা বুঝতে পারছেন কারণ এটা হচ্ছে আপনি প্রথমে প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রমোশন করা আপনি আপনার পরিচয়কে বিল্ড আপ করা আপনি নিজেকে যতক্ষণ পর্যন্ত পরিচিত হিসাবে বিল্ড আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ পাবেন না আপনি প্রফেশনাল মানুষদের কাছে আপনি গিয়ে বুঝতে পারবেন না কারণ আমরাই দেখেন আমরা একটা কাজ করি কি আমরা যখন হাঁটি তখন আমাদের ক্লাস বা স্ট্যাটাসের সাথে না মিললে আমাদের প্রফেশনের সাথে না মিললে অন্য মানুষগুলোর সাথে আমরা তেমন একটা মিশি না এমনকি একটা জিনিস আমরা বলি না যে যে পেশায় কাজ করে তার ওই পেশার মানুষের সাথে কি হয় রিলেশন হয় ওই মানুষের সাথে তার পরিচিতি বাড়ে সম্পর্ক বাড়ে এটাই বাস্তবতা শিক্ষকের সাথে শিক্ষক মানুষগুলারই সম্পর্ক বেশি হয় ব্যবসায়িকের সাথে ব্যবসায়িক মানুষগুলার সম্পর্ক বেশি হয় গাড়ির ড্রাইভারদের সাথে ড্রাইভারদের সম্পর্ক বেশি হয় হ্যাঁ এভাবে সমাজের বিভিন্ন পেশার মানুষ যে যে পেশার মানুষ আছে তার ওই পেশার মানুষের সাথে তার সম্পর্ক বেশি হয় সুতরাং আপনি যদি একজন প্রফেশনাল মানুষ হিসাবে পোস্ট করে যদি আপনি বুঝাইতে পারেন যে আমি একজন প্রফেশনাল মানুষ তাহলে আপনারও একজন ওই প্রফেশনালি মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে সেও আপনাকে ফলো দিবে কারণ বলবে সে আমার প্রফেশনের মানুষ বা আমার আমার প্রয়োজনীয় প্রফেশনের মানুষ তারকে পল্ল দিয়ে রাখি কোনো এক সময় আমার দরকার হইলে তাকে নক দিব কথাটা বুঝতে পারছেন এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পুস্ট করা এইভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আমরা পুস্ট করা তারপরে হচ্ছে এইভাবে মানুষগুলারে খুঁজে খুঁজে বাইর করা এই যে আমরা প্রফেশনাল কোন মানুষটা দেখব ইউনি হচ্ছে সম্ভবত প্রফেশনাল মানুষ দেখা যাচ্ছে দেখি এই ধরনের প্রফেশনাল মানুষগুলোকে আমরা খুঁজে দেখব যেগুলা এখানে প্রত্যেকটা মানুষ ইউটিউবার এই যে উনিও ইউটিউবার এদেরকে আমরা কি করব এখন ফলো দিয়ে রাখব এই যে দেখেন আমি পুস্টটা দেওয়ার সাথে সাথেই আমাকে ফলো দিছে আমি ওনাকে ফলো দিতে পারি উনি যেহেতু যদিও জাপান চায়না এই সমস্ত মানুষ আমাদের কাজ দেয় না কিন্তু কাজ না দিলে ওনাদের আমরা ফলো দিয়ে রাখবো কারণ ইয়া মাসাল্লাহ ওরে ফলো দিয়ে লাভ নাই কারণ ও চৌষট্টি চারশো চৌষট্টিটা ফলো ব্যাক করছে ও ফলো ব্যাক করবে না ও প্রফেশনালিস্ট মানুষ অন্য প্রফেশনের মানুষ সম্ভবত আর্টিস্ট মার্টিস্ট ইত্যাদি হতে পারে ও না উনি গল্ফার উনি গল্ফার এই যে দেখেন উনি যে গল্ফার তাই তার গল্ফের এই পুস্টটা এই ছবিগুলা দিয়ে সে নিজেকে প্রমোট করতেছে যে আমি গল্ফার এই যে এখন আমি তাকে চিনলাম সে একজন গল্ফার যদি সে পুস্ট না দিত তাইলে কি আমি চিনতাম সে একজন গল্ফার আপনার ছবির পুষ দিবেন স্মার্ট স্মার্ট আলতু ফালতু ছবির পুষ দিবেন না স্মার্ট ছবির পুষ দিবেন আপনারা আলতু ফালতু ছবি একটা সেলফি তুললেই দিয়ে দিলাম না হবে না সেলফিটাও দিতে পারেন সেলফিটাও দিবেন সময় একদম প্রফেশনাল সেলফি দেওয়া যেত আপনি ছবি তুলবেন একটা প্রফেশনাল ছবি তুলবেন ছবি তুললে আপনি সেই ছবিটাকে আপনি পোস্ট করবেন কথাটা বুঝতে পারছেন এইভাবে আপনারা পোস্ট করবেন আপনাদের প্রমোট করবেন আপনাদের পরিচিতি বাড়াবেন রিচ বাড়াবেন আপনারা যতক্ষণ আপনাদের পোস্ট দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের রিচ বাড়বে না আপনারা কিছু করতেও পারবেন না সুতরাং এটুকু খেয়াল রাখবেন আচ্ছা যাই হোক ওনাকে আমরা দিয়ে লাভ নাই উনি আমাদের ফলো ব্যাক করবেন এইভাবে দেখবেন যে যার ফলো এবং ফলোয়ার্স এবং ফলোয়িংয়ের মধ্যে মোটামুটি ব্যালেন্স আছে তাকে আমরা ফলো দিলে লাভ হবে যে উনি মোটামুটি ফলো ব্যাক করে আমরা এটা কেটে দিলাম এর পরে দিয়ে লাভ নাই উনি কিন্তু একজন ইউটিউবার কথা বুঝতে পারছেন এই যে তার ইউটিউবের চ্যানেল চ্যানেল আছে ওই মানুষটাই আমার টার্গেটেড পিপুলস বুঝতে পারছেন ওই মানুষটাই আমার বায়ার মনে করেন ওই মানুষটাই আমার বায়ার এখন আমি তাকে একটা মেসেজ দিই উনি আমার বায়ার মনে করেন আমি তার কাছে মার্কেটিং করতাম কিভাবে এই যে বলি না আপনাদের মার্কেট প্লেসের বাইরে আমি মার্কেটিং শিখিয়ে দিব এই মার এই মানুষটাকেই আমি মেসেজ করব মানে এই মানুষটাকেই আমি নখ দিব যে আমি তাকে নখ দিব এই বিষয়টাই নখ দিব আমি তোমার এই যে চ্যানেলটা ভিজিট করছি সেই ভিজিটের একটা স্ক্রিনশট নিলাম যে আমি ভিজিট করছি তার একটা প্রমাণ লাগবে না এই যে একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে তারে মার্ক করে দিলাম এই যে যেখানে আমি মার্ক করলাম তার এখানে মাত্র পাঁচশো চৌষট্টিটা কী আছে সাবস্ক্রাইবার আছে এটা সেভ নিলাম আমি সেভ নিয়ে কি করলাম এই যে সেভ নিলাম সেভ নিয়ে তারপরে কি করলাম এখান থেকে তার ভিউগুলার একটা স্ক্রিনশট নিলাম এই যে বিভিন্ন ভিডিওর ভিউ আছে সেই ভিউগুলার স্ক্রিনশট নিলাম টোটালটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিলাম এই যে একটা স্ক্রিনশট নিলাম তার এখানে মাত্র তিনটা ভিউ আছে এখানে মাত্র বিশটা ভিউ এখানে একশোটা ভিউ এখানে একশো আটান্নটা ভিউ আচ্ছা এটা মোটামুটি এক তেইশটা একত্রিশটা হ্যাঁ এই যে দেখেন তার ভিউ নাই এখন ভিউ নাই এর কারণটা কি তার চ্যানেলের ভিউ নাই এর কারণটা কী কারণটা কি এই এই ভিডিওটা আমরা এই ভিডিওটা মনে করেন আমরা ওপেন করি এই ভিডিওটা ওপেন করি ওপেন করি এটা মোবাইল দিয়ে রেডি করে রে এটাতে স্কুল আইতো না क्यों দেখতাম हूँ আচ্ছা এখন তার এই ভিডিওগুলার এসিও স্কোর e তো দেখার মতো কোনো ব্যবস্থা নাই এইগুলাতে ভিডিও ভিউ কি জন্য কম সেগুলো তো দেখতে পাচ্ছি না তারপরে আমরা বলে দিই একটা বিষয় বলতে পারি যে তোমার ভিডিওগুলো এসিও e করা নাই এই জন্য তোমার ভিডিওগুলার র্যাঙ্ক নাই তোমার ভিডিওগুলোতে প্রপারলি কি আসতেছে না আমরা তার একটা ফলো দিলাম দেখেন ও আমাদের ফলো দিবে তার মাত্র ফলোয়ার্স তিনশো আটষট্টি জন সে ফলোয়িং করেছে এক হাজার বত্রিশ জন সে এক হাজার বত্রিশ জন মানুষকে ইনভাইট পাঠাইছে বাট তার ইনভাইটটা অ্যাকসেপ্ট করছে মাত্র তিনশো আটষট্টি জন মানুষ তাইলে তারা ইনভাইট করলে সে আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা খুব বেশি আমি তারে দিলাম মেসেজ একটা মেসেজ দেই কি মেসেজ দেই আচ্ছা এর আগে আরেকটা বিষয় দেখতে হয় দেখলে ভালো হয় যে ওর গ্রামের বাড়িটা কোথায় এই জিনিসটা একটু দেখি এই জায়গার মধ্যে দিলে লোকেশন অ্যাবাউটে গেলে লোকেশন আছে অনেক সময় দেখি লোকেশন মোকেশন দিছে নি কারণ আমরা ওই ইউরোপ আমেরিকা ছাড়া আর এশিয়ান ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্টেস্ট কান্ট্রিগুলা যেমন আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত রাষ্ট্র ছাড়া আমরা দিয়ে লাভ নাই ওনার এই জায়গার মধ্যে ওনার লোকেশন দেয়া নাই লোকেশন দেয়া নাই তো আর কি করবো তাইলে আমরা ওনারে একজন আমেরিকান বা ওই রকম কোনো একজন মানুষ এই মেসেজ একটা দিয়ে দিই তারপরে সে মেসেজের আনসার দিলে আমরা জিজ্ঞেস করবো আপনি কোথায় থেকে বলছেন সে যদি বলে আফ্রিকার কোনো দেশ উগান্ডা মুগান্ডা এই এরকম কিছু বলে তাইলে আর বলবো বাই বাই টাটা সালাম আপনাকে ঠিক আছে আমার এই যে দেখেন এই এইরকম পাঠানোর জন্য একটা মেসেজ আমি ফিক্সড করে রাখছি এই মেসেজটা কই রাখছি দেখি কোথায় মেসেজ ফাইল এই যে message file YouTube message to এখানে কী লেখছি এই যে hi thanks for reading my message এই মেসেজটা আমি কিছু নাইনি এই মেসেজটা আমি কপি করলাম কপি করে আমার এই জায়গার মধ্যে আইনা পেস্ট করে দিলাম কি লেখা hi thanks for reading my message I am a YouTube expert I am interested in talking about improving your channel contact me if you want to improve your channel thanks দেখেন এখন দিয়ে দিতে পারেন আপনি my WhatsApp number WhatsApp WhatsApp number double zero double eight zero one double nine double four two seven two nine zero এখন এই যে মেসেজটা দিলাম এখন সে কি করবে যদি তার যদি ইউটিউব চ্যানেলকে ইম্প্রুভ করতে চায় তার চ্যানেলকে সে যদি একটু উন্নতি করতে চায় তাহলে সে আমাকে কি করবে আনসার করবে সে আমাকে বলবে হ্যাঁ কিভাবে মেসেজ আপনি আপনার চ্যানেলকে গ্রো করবেন কিভাবে আপনার চ্যানেলকে উন্নতি করবেন সেই আনসারটা আমাকে দিয়ে দিবে এখন আপনাদের এই মার্কেটিংটা দেখাচ্ছি এটা একদম সিম্পল মার্কেটিং এটা মার্কেটিংয়ের সবচেয়ে সহজ মার্কেটিং এটা আপনাদের দেখাচ্ছি এটা একটু জাস্ট নলেজ রাখার জন্য যে বললে বাই বাজে বারে বলি না যে আমি বলি যে বাই মার্কেট বাইরা মার্কেটে কীভাবে মার্কেটিং করেন বা কীভাবে বায়ার পাওয়া যেতে পারে এইটা হচ্ছে একটা টেকনিক সিম্পল একটা জিনিস আপনি বুঝাইলাম এই যে একটা বায়ার আমার এটা উনি আমার বায়ার বুঝতে পারছেন এই যে ইনস্টাগ্রাম ইউজার উনি আমার বায়ার তারপরে এনে বোঝেন আমি কত মেসেজ দিছি এই যে দেখেন এক এনা এনে আমার বাংলাদেশে কোনো মানুষ আছে কোনো মানুষ নাই যা দেখবেন সব বাইরে মানুষ এগুলো অনেকটা নিচু পড়ে গেছে কাটটা গেছে অনেকটা আবার নিচে চলে গেছে এরকম মানে কয়েক হাজার মেসেজ দিব এরকম আমার কথা বুঝতে পারছেন ওকে তাইলে আপনারা কি করবেন প্রথমে পোস্ট করবেন তারপরে ওই ধরনের মানুষগুলো দেখা দেখা আমার এই ধরনের মানুষগুলোকে দেখা দেখা আমি তাদেরকে কি করব ফলো পাঠাইব যারা আমার টার্গেটেড মানুষ চেষ্টা করব আমি বাইরা দেশের মানুষগুলা বিশেষ করে আমেরিকা তারপরে ওই ইউরোপের মানুষগুলোকে আমি আমার ইনস্টাগ্রামের ফলো আপ ফলো দেওয়া এবং তাদেরকে ফলো ব্যাক দেওয়া সে যদি ফলো ব্যাক নাই দেয় যদি সে ফলো ব্যাক নাই দেয় তাকে ফলো করে রাখি সে যদি কখনো কোনো কিছু খুঁজে চায় তাহলে আমি যেন তার এই চাওয়াটা দেখতে পাই এবং দেখলে তাকে আমি আনসার করতে পারবো বুঝতে পারছেন সুতরাং আমাকে কি করতে হবে সুন্দর করে প্রতিদিন আপনাদের মনের মাধুর্য যদি আমি তো এই যে পোস্টটা বানাইছি এটা তো একদম সাধারণ পোস্ট আপনারা আপনাদের মনের মাধুর্য দিয়া যিনি গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি কাজ করেন আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে কাজ করবেন যিনি আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন না হয়তো বা তাহলে আপনি কি করবেন ওই ক্যানভার মাধ্যমে আপনি পোস্ট রেডি করবেন এই যে ভদ্রলোক উনি আমার বায়ার হতে পারে উনি তো আমার বায়ার না উনি না উনি আমার বায়ার এটা নিঃসন্দেহে বলা যায় উনাকে আমি ফলো দিয়ে রাখি কোনো এক সময় উনাকে আমার কাজে লাগবে ঠিক আছে উনি যাই হোক যে দেশেরই হোক এটা হবে এইভাবে আমাদের একটু সময় দিয়ে একটু সময় নিতে হবে আমাদের প্রোফাইলগুলোকে আগে বিল্ড আপ করতে হবে প্রোফাইল বিল্ড আপ এই যে আমার মেসেজটা এই মুহূর্তে এই জায়গার মধ্যেই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসিও e করে সুন্দর করে সেট করে গেট করে দেওয়ার কারণে আমার এই পোস্টটা এই জায়গার মধ্যে চলে আসছে এখন এই জায়গার মধ্যে উনিও ইউটিউবার উনিও ইউটিউবার উনিও ইউটিউবার উনিও ইউটিউবার এই ভদ্রলোক ইউটিউবার ওনারা ইউটিউবার ওনাদের চোখে যদি বাক্যক্রমে পড়ে যায় তাইলে তো আমার একটা বাক্যক্রমে পড়ে যায় আমাকে একটা নখ দিয়ে আমাকে যদি কাজটা দিয়ে দে তাইলে তো আমার আমার জন্য বেটার না আমাকে কাজ দিলে আমার বেনিফিট হয়ে গেল না সুতরাং আমাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে এবং আমি যে গতদিন দেখাইছিলাম যে সমস্ত কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে করে আরও বেশি কিওয়ার্ড রিসার্চ করে আমি সেই কিউআর দিয়ে মানুষের গ্রুপে অ্যাড হব মানুষকে আমি ফলো দিব ফলো ব্যাক দিব প্রয়োজনে তাদেরকে ফলো দেওয়ার সময় মেসেজ দিব আমি একজন ইউটিউব এক্সপার্ট আপনি আমি আপনাকে যে কোনো ইউটিউবের সব ধরনের সহযোগিতা করতে পারি এই বিষয়গুলো বললে আপনি কি করতে পারেন তাকে মেসেজ করতে পারেন আপাতত আমি ইনস্টাগ্রাম এই পর্যন্তই রাখলাম আরও আপনাদের দেখিয়ে দেব যখন আমি মার্কেটিং করব তখন এখন আসি আমরা ফেসবুকে কিভাবে একটা পোস্ট করব ফেসবুকে আমরা ভালো হয় যদি পেজে পোস্ট করতে পারি আমরা একটা পেজ ক্রিয়েট করে যদি সেই পেজটাকে যদি আমরা উন্নত করতে পারি অথবা যদি একটা গ্রুপ রেডি করে সেই গ্রুপটাকে যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো গ্রুপে যদি আপনি নিয়মিত পোস্ট করেন গ্রুপে যদি পোস্ট আপনি পেজে যদি নিয়মিত পোস্ট করেন তাহলে একটা মুহূর্তে আপনার পেজ আপনার আপনার গ্রুপ গ্রো হয়ে যাবে উন্নত হয়ে যাবে মেম্বার বেড়ে যাবে আপনার মেম্বার গ্রুপে মেম্বার ভাড়া মানে আপনার জন্য প্রচুর বেনিফিটের আপনার এত বেশি বেনিফিট সেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনি এই পেজ দেখিয়ে বা এই গ্রুপটাকে মানুষের কাছে দেখিয়ে আপনি কাজ আনতে পারবেন কি নেটওয়ার্কে ওই দশটা হওয়ার পরে নেটওয়ার্কে একটা সমস্যা যে পড়ে এটা প্রত্যেকটা দিন আজকে সকালে একটা বায়ারে নখ দিছে ঘুমে আসিলাম আমার তকদিরটাই খারাপ খুব ভালো একটা বায়ার আসিল পরে ওই বায়ারে কাজ দিছে আমার স্যাররে আমি যে স্যারের কাছ থেকে কাজ শিখছি ওই স্যাররে কাজ দিছে তিনশো পঞ্চাশ ডলারের কাজ আসিল বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি ব্যাড সকালে নখ দিছে কপালটা খারাপ ছিল সকালে নখ দিছে তখন আমি ঘুমে ঘুম থেকে উঠছি উঠতে ওইটা দেখি তো পরে দেখি ওই বায়ারের কাজটার পুস্ট করছে আমার স্যার তার সাথে যোগাযোগ করলাম ভাইয়া কি অবস্থা এই এই ভদ্রলোক তো আমারও দিছিল আপনারে দিছে বলে হ্যাঁ আমারে মেসেজ দিছে তো বলে আমারে মেসেজ দিল আমি তখন ঘুমে আসিলাম বাট ওই ঘুমের মধ্যে থেকে হঠাৎ খুব করে উঠেছে কম্পিউটার আমি ঘুম থেকে উঠছি তার কম্পিউটারে মাইক্রোফোন সেট করা ছিল জোরে শব্দ করে তো সে ঘুম থেকে উঠে কয়ে আমি ঘুমের মধ্যে ভাই কী কথা কয়েছি নিজে জানি না ভরে দিয়ে কাজ দিয়ে দিছে আর তিনশো পঞ্চাশ ডলারের কাজ চিন্তা করছেন নি আচ্ছা যাই হোক যেমন আমি আমার গ্রুপে একটা পোস্ট করব আমি গ্রুপ ওপেন করলাম আপনারা প্রত্যেকে হয় একটা পেজ ওপেন করবেন না হয় আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন ঠিক আছে এই গ্রুপ এবং অথবা এই পেজ আপনাকে হ্যাঁ এই পেজ অথবা এই গ্রুপকে বিল্ড আপ করতে আপনার জন্য একটা সময়ের প্রয়োজন আমার জন্য যেমন সময়ের প্রয়োজন হয়েছে আমি এখন দেখেন এক মাস থেকে গ্রুপ চালাচ্ছি মাত্র এক মাস এই এক মাসে এই পর্যন্ত আমার গ্রুপটা উন্নত হয়েছে দোয়া করেন ইনশাল্লাহ হয়ে যাব তো আপনারা ওইভাবে গ্রুপ চালাইবেন গ্রুপ চালাইলে গ্রুপে নিয়মিত পোস্ট করবেন আপনাদের এখন থেকে কোনো পোস্ট আর আপনাদের প্রোফাইলে করবেন না আমি সবচেয়ে বড় ভুল করছি এতদিন আমি আমার পোস্টগুলো প্রোফাইলে করতাম এই প্রোফাইলে পোস্টগুলো হইলেই আমি দৌড়াটা খাইছি এতদিন পর্যন্ত আপনারা এই এই কাজ করবেন না আপনারা সব পোস্ট করবেন কোথায় গ্রুপে আচ্ছা এখন আমরা সেই ইমেজটারে আনি এই ইমেজ আমাদের ইমেজ এইটা এটা যেহেতু আমাদের এসিও e করা ইমেজ দিলাম এই বদ্রলুক ইমেজের নিচে আমরা কিছু লিখব কি লিখবো এখানে বাংলায় লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন লিখব এখন আমাদের তো এত লেহার প্রয়োজন সময় নাই ভাই তাইলে আমরা কি করতে পারি আমরা আমাদের এই পুস্টে যা লিখছিলাম তা ওখানে নিয়ে আসি কথা বুঝতে পারছেন ওরে ভাই এই যে এই জায়গার মধ্যে থেকে লিখছি এখান থেকে এটা টপিক কপি পেস্ট এখন এই যে এই উনি হচ্ছেন আমাদের আমার ইনস্টাগ্রামের কি বলা হয় ইউজার এখন এই জায়গার মধ্যে কিছু হ্যাশট্যাগ দিব বুঝতে পারছেন এই হ্যাশট্যাগুলাই আমরা এই জায়গার মধ্যেও নিয়ে আসতে পারি কপি হইরা আচ্ছা, এই যে হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ হচ্ছে সবসময় মনে রাখবেন হ্যাশট্যাগ হচ্ছে আমাকে উপরে তোলার সর্বোত্তম মাধ্যম বুঝতে পারছেন এখানে আপনি আপনার ফাইবারের লিঙ্ক দিতেও পারেন নাও দিতে পারেন এটা কোনো ব্যাপারই না এটা কোনো সমস্যা না এখন দিলাম হ্যাশট্যাগও দিলাম পোস্টও দিয়ে দিলাম আমি এখন পোস্ট দিয়ে দিই দেখেন পোস্ট শেষ হইলে কাজ শেষ না পোস্টটা আমার মূল কাজ এখানে পোস্ট হয়ে গেল ওকে পোস্ট করা এই পোস্ট করার পরে আমার এইটা আসল কাজ শেষ না আমি এখন কি করব এই শেয়ারে যাইব শেয়ারে গিয়ে আপনারা কি করবেন আপনারা কিছু গ্রুপের লিঙ্ক এইভাবে শিট তৈরি করবেন আপনারা বলে আপনারা গুগলে যাবেন গুগল শিট তৈরি গুগল শিট এই যে একটা গুগল শিট ওপেন করব আমরা এই যে নতুন একটা শিট নিব শিট নিয়ে এই জায়গার মধ্যে আমরা লিখব আমরা কি লিখব যে ইনস্টাগ্রাম সরি ইউটিউব কি আরো গ্রুপ ইউএসএ আমরা ইউএসএর কিছু ইউটিউব গ্রুপের লিঙ্ক আনব গেলাম এই জায়গার মধ্যে এখন আমরা হুমো যাই তারপরে পুস্টা নিয়ে আমরা কাজ করব আমরা দিলাম ইউটিউব গ্রুপ দিলাম ইউটিউব গ্রুপ দিয়ে সার্চ দিলাম সার্চ দিয়ে আসার পরে আমরা এই যে গ্রুপ লিখলাম এনে ইউটিউব গ্রুপ লেখার প্রয়োজন নাই জাস্ট ইউটিউব লিখলেই হইব ইউটিউব ইউটিউব বা ইউটিউবার ইউটিউবার ইউটিউবার দিয়ে সার্চ দিলাম হ্যালো স্যার আদাব সরি স্যার শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলতে যাচ্ছেন একটু বলেন স্যার কি করাচ্ছেন আপনি একটু বললে ভালো হতো ও কিভাবে আপনি পোস্ট ভাইরাল করবেন এবং নিজেকে মার্কেটিং করবেন ধন্যবাদ স্যার আচ্ছা ধন্যবাদ এখন ইউটিউবার বলে আমি সার্চ দিলাম সার্চ দিয়ে এই যে নিচে গ্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে গ্রুপ আছে এই গ্রুপে ক্লিক করবেন দিলেন গ্রুপ দিলাম গ্রুপ এখন এই যে আমার সামনে যে কয়টা আছে প্রত্যেকটাই গ্রুপ এখন আসেন লোকেশন ওখানে একটা লোকেশন আছে এই যে দেখেন এই লোকেশনে সিটি দিলাম সিটি কি দিতাম USA united ইউনাইটেড কিংডম আমেরিকা হুম আহ, না sorry New York City to New York New এই যে নিউ ইয়র্ক সিটি দিলাম নিউ ইয়র্ক এখন যে গ্রুপগুলো আসছে সেই গ্রুপগুলোর লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক এখন তারপরে দিলাম পাবলিক গ্রুপ এই যে পাবলিক গ্রুপটা আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই যে গ্রুপগুলো আসছে এই গ্রুপগুলোতে আমরা প্রত্যেকেই জয়েন করব। আমার এখানে দেখেন প্রত্যেকটা গ্রুপে জয়েন করা আছে আমরা প্রত্যেকেই গ্রুপে জয়েন করব জয়েন করার সময় জয়েন করার পরে আমরা গ্রুপগুলো এইভাবে ওপেন করবো এভাবে ওপেন করব ওপেন করার পরে এই যে দেখেন একটা লিংক আসছে উপরে একটা লিংক আসছে এই লিঙ্কটা আমরা কপি করবো কপি করে আর না এই যে গুগল শিট আমাদের এই গুগল শিটে আমরা রাখবো পেস্ট করে দিব বুঝতে পারছেন ওকে এইভাবে সেকেন্ডটা এটা তো আমাদের শেষ সেকেন্ডটাতে আসলাম সেকেন্ড গ্রুপের লিঙ্ক আমরা কপি করলাম কপি করে এই জায়গার মধ্যে পেস্ট দিলাম তারপরে তাট কপি করলাম কপি কইরা এই জায়গার মধ্যে পেস্ট দিলাম তারপরে ফোর্থ কপি করলাম এইভাবে আমরা যে যে কয়েকটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে জয়েন করব এবং প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক আমরা এইভাবে এখানে রাখব তারপরে আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাই এগুলা সব ডিলেট দিয়ে দেই আমাদের এইটা থাকবো কারণ এটাই আমাদের দরকার আমরা মেইন অ্যাকাউন্টে চলে যাই ফ্রিল্যান্সার জয়নাল আমাদের গ্রুপে গেলাম গ্রুপে যাওয়ার পরে আমরা এই যে শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখেন শেয়ার নাও পাবলিক একটা তো দিবই প্রথমে এটা দিলাম দেওয়ার পরে আবার আমরা শেয়ার বাটনে ক্লিক করলাম ক্লিক করে আসেন দেখেন শেয়ার টু গ্রুপ দেখেন আপনি এখানে কি করতে পারবেন শেয়ার টু ফিডে শেয়ার করতে পারবেন সেম ইন শেয়ার মেসেঞ্জার আপনার এইটা এই যে গ্রুপ আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা আপনি মেসেঞ্জারে পাঠাইতে পারবেন সেই পোস্টটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন এটা গ্রুপে পোস্ট করতে পারবেন পেজে গ্রুপ পোস্ট করতে পারবেন তারপরে হচ্ছে আপনি শেয়ার অনে ফ্রেন্ডস মোবাইলে দিতে পারবেন শেয়ার এনে টুইটারে দিতে পারবেন অথবা আপনি এই পোস্টের লিঙ্কটাকেও আপনি কপি কইরা দিতে পারবেন আমি শেয়ার টু গ্রুপে দিলাম শেয়ার টু গ্রুপে দেওয়ার পরে আমি এখানে সার্চ করব। এই যে দেখেন এই জায়গার মধ্যে থেকে আমি আমি যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাকে আমি কপি করলাম এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ক করে আমি এই জায়গার মধ্যে আসলাম আইসা ওখানে স্পেস দিলাম পেস্ট দিয়ে সার্চ দিলাম আরেকটা বিষয় করা যেতে পারে আরেকটা ট্যাব নিতে পারি নিয়ে আমরা ফেসবুকটা ওপেন করলাম ওপেন করে সিটে গেলাম সিটে গিয়ে এটা কপি করছি আগেই এখানে গিয়ে আমরা এই জায়গা থেকে এটা সার্চ করব সার্চ করে এই কি আসে সার্চ এই যে দেখেন সার্চে কি আমাদের এই যে আসছে না এইটা গ্রুপ আমাদের কি পেজের লিঙ্কটা কি আমাদের ভুল হয়েছে এভাবে যদি না হয় গুণ হয় তাহলে ইউটিউব বার পাবলিক তারপরে নিউ হ্যাঁ। আমরা এখান থেকে তারা ওপেন করবে একটা নিউ টেবে ওপেন কইরা দেখি ইনভাইট গ্রুপের এই জায়গার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা দেখতেছি এখানে আছে কিছু গ্রুপ আচ্ছা এই গ্রুপটার নাম কি এটা দেখি এটার নাম দিয়ে সার্চ দিয়ে দেখি হয়তো আসতে পারে এই যে আসছে নাম দিয়ে সার্চ দিতে হবে আমাদের এইটাতে আমরা কি করব এই পুস্টটা আমরা এই জায়গা থেকে এই যে দেখেন আমাদের এখানে লেখাও আছে পুস্টও আছে সবই আছে আমরা প্রয়োজনে এখানে ফাইবার লিঙ্ক দিব না তাক এটা এইভাবেই তাক আমরা এইভাবেই রেখে দিলাম এখানে দিতে পারি আমরা need contact me double zero double eight zero one double nine double four two seven two nine zero WhatsApp এটা দেওয়া যায় for need please contact me in WhatsApp আমরা পুশ দিয়ে দিলাম এখন আমাদের এই পুসটা কোথায় গেল এই জায়গা থেকে লিঙ্ক আপ কইরা পুসটা দেখেন এই পুসটাই আমাদের লিঙ্ক আপ কইরা দিছি কোথায় এই পুসটা আমাদের লিঙ্ক আপ করে দিছি ইউটিউবর ইউএসএ গ্রুপে নিউ ইয়র্কের যে ইউটিউবের গ্রুপ আছে সেই ইউটিউবের গ্রুপে আমরা কি করে দিছি পোস্ট করে দিছি এখন ইউএসএ একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে বায়ান্নটা খান আমাদের বাংলাদেশের মতো তার চেয়েও বড় এভাবে বায়ান্নটা রাষ্ট্র নিয়ে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখানে বায়ান্নটা রাষ্ট্রের বায়ান্নটা সিটি আছে নিউ ইয়র্ক একটা সিটি ক্যালিফোর্নিয়া একটা সিটি তারপরে এভাবে বিভিন্ন সিটি আছে এই জন্য আমরা এই জায়গার মধ্যে USA state states USA state list এই যে ইউএসএ স্টেট লিস্ট দিলাম এই যে এখানে স্টেট লিস্ট আছে California Texas Florida Virginia Alaska Hawaii Georgia Massachusetts এই যে ওয়াশিংটন এই যে বিভিন্ন স্টেট আছে তাদের এই স্টেটগুলোর নাম দিয়া আমরা কি করব এইভাবে সার্চ করব গ্রুপে যেমন ক্যালিফোর্নিয়া আমরা আরেকটা গ্রুপে এখানে সার্চ দিই C L I California California দিয়া ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ দিলাম ইউটিউবার ক্যালিফোর্নিয়া ওখানে ইউটিউবার ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ দেওয়া লাগবো ইউটিউবার ক্যালিফোর্নিয়া এই যে ইউটিউবার ক্যালিফোর্নিয়া দিলাম ইউটিউবার ক্যালিফোর্নিয়া দেওয়ার পরে আমরা দিলাম গ্রুপ এই যে গ্রুপ দিলাম গ্রুপ দেওয়ার পরে আবার দিলাম আমরা পাবলিক পাবলিক দেওয়ার পরে এখানে সিটি দেই সিটি দেই ক্যালিফোর্নিয়া কেলি এই যে ক্যালিফোর্নিয়া সিটি আসলো এখন এই যে ইউটিউবের দেখেন এই যে এইগুলাতে আমরা কি করব জয়েন হব এগুলাতে আমিও জয়েন হয়ে নাই জয়েন হব প্রত্যেকটাতে জয়েন হব জয়েন হব আচ্ছা আপনারা এইভাবে জয়েন হবেন জয়েন হইয়া এই যে দেখেন এটাতে সবচেয়ে বেশি এটাতে চব্বিশ কে এই নামটাই তো মুখস্থ করা এইটাই হচ্ছে তার নাম আচ্ছা দেখ এটা আমরা ওপেন করি ওপেন করলে তার নামটা চলে আসবে এই টোটালটাই তার নাম এই নামটা আমরা কপি করলাম কপি কইরা আমরা এটা পোস্ট করতাম তো তাই আমাদের ওই আগের জায়গায় চলে গেলাম এখানে আসলাম আইসা আমাদের গ্রুপে আইসা আমাদের পোস্টে আসলাম পোস্ট কোথায় এই যে পোস্টে আসলাম পোস্টে আইসা শেয়ার শেয়ারে আইসা শেয়ার টু গ্রুপ গ্রুপে এসে আমরা সেই নামটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এই যে আসছে ওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা কি দিলাম if you NEET need really please contact contract me in WhatsApp zero double eight zero one double nine double four two seven two nine zero ঠিক আছে এখন আমি পোস্ট করে দিলাম আমার এই পোস্টটা এখান থেকে লিঙ্ক আপ হয়ে গেছে ওই যে ক্যালিফোর্নিয়ার ওই পোস্টের কাছে তাইলে দেখেন আপনারা এইভাবে পোস্ট করবেন পোস্টগুলো আপনারা এইভাবে বিভিন্ন গ্রুপের সাথে লিঙ্ক আপ করে দিবেন একটা বিষয় মনে রাখবেন সব গ্রুপেই দিলে যে পোস্টটা অ্যাডমিট আপনার অ্যাপ্রুভ হয়ে যাব এরকম কোনো কথা না কিছু আপনি যদি একশোটা গ্রুপে এরকম পোস্ট দেন তাহলে দশটা গ্রুপে অ্যাপ্রুভ হইব বাদ বাকি নব্বইটা গ্রুপ থেকে তারা পুসটা আপনার ডিলিট দিয়ে দিব অ্যাপ্রুভটা কেটে নিব তাই বললি আমি বাদ দিব না আমার পোস্টটা কি করতেছে সে অ্যাপ্রুভ করতেছে অ্যাপ্রুভ করতেছে কি না সেই বিষয়টা আমার চিন্তা করব না আমার অ্যাপ্রুভ করলেও ইচ্ছা না করলেও আলহামদুলিল্লাহ আমি পোস্ট করতে থাকবো কারণ আমাকে এই যে আপনি পোস্টটা করেছেন এই পোস্টটা করার কারণে আমি যেই পোস্ট করেছি এই পোস্টটা করার কারণে আমাকে এই গ্রুপের সাথে লিঙ্ক আপ করছে লিঙ্ক আপ করার কারণে সে আমাকে ওই ওই জায়গা থেকে আমার এই প্রোফাইলটা দেখতে পাবে আমার এই প্রোফাইলটাতে সে আমার এই গ্রুপে ভিজিট করতে পারে ভিজিট করে আমার এই গ্রুপটা সে দেখতে পারে এবং সে আমাকে নিয়ে কিছু এক্সপায়ারেশনও হতে পারে তার মনের ভিতরে কিছু এক্সপায়ারেশন আসতে পারে এখানে আসলে তো আমার অনেক ইনফরমেশন দেওয়া আছে সে আমাকে নিয়ে অনেক গবেষণা করতে পারে কথাটা বুঝতে পারছেন এখন আপনারা আছেন কি নাই আছেন তো দেখতেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন ক্লাস তো অলরেডি অনেক লম্বা হয়ে গেছে এখন কি আপনাদের ওই লিঙ্কডিনের পোস্ট দেখাইব লিঙ্কডিনে কিভাবে পোস্ট করতে হয় বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের ভিতরে লিঙ্কডিন হয়ে যাব আচ্ছা দেখুন লম্বা করতে চাচ্ছি না এইটাতেই লিঙ্কডিনের পোস্টটা দেখিয়ে দেই ঠিক আছে আচ্ছা দেখুন লিঙ্কডিনটাতে আমরা লিঙ্কডিনে কিভাবে সেম প্রসেস কোনো পার্থক্য নাই লিঙ্কডিনেও সেম প্রসেস তবে লিঙ্কডিনের প্রসেসটা একটু ব্যতিক্রম এইটাতেই করছিলাম সম্ভবত লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি আমার তো লিঙ্কডিন অ্যাকাউন্ট বা কয়েকটা রেস্ট্রিক্ট হয়ে গেছে কালি ধরা খায় কালি ধরা খায় হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আমার বেঁচে আছে আচ্ছা যাক এটা কালকে না পরশু করছিলাম এর সেটিং মেটিং কিছুই ঠিক করি নাই যাক তারপরে একটা পোস্ট করবো আমরা কি পোস্ট করব এই ইউটিউবেরই কাজটা আমরা পোস্ট করব। আমরা এই যে একদম ফেসবুকের মতো পোস্ট পোস্টে ক্রিয়েট পোস্টে গেলাম তারপরে আমরা এই যে ইমেজ ইমেজ আনতে গেলাম এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসলাম ইমেজটা দিয়ে দিলাম তারপরে এখন আমরা ডান দিলাম ডান দেওয়ার পরে এখানে কিছু লেখা দিব এই লেখাটা আমরা সেই ইউটিউব ইনস্টাগ্রামে যে লেখা দিছি ফেসবুকে যে লেখা দিছি সেই লেখাটা যদি দিয়ে দেই আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি এই জায়গা থেকে নিয়ে আসি এই পর্যন্ত আমি কপি করলাম কপি করে লিঙ্কডিনে নিয়ে আসলাম প্যাস দিয়ে দিলাম এখানে একটা বিষয় হচ্ছে হ্যাশট্যাগ দিতে হলে আপনাকে এইভাবে দিতে পারবেন না বুঝতে পারছেন এই জায়গার মধ্যে হ্যাশট্যাগ দিতে হলে একটু ব্যতিক্রম এখানে হ্যাশট্যাগ দেয়া একটু ব্যতিক্রম তবে হ্যাশট্যাগ না দিলে আপনার এই জায়গার মধ্য থেকেও আসবে না হ্যাশট্যাগ দিয়ে আপনি ইউটিউব লিখবেন এই যে YouTube YouTube marketing hashtag YouTube SEO hashtag YouTube YouTube channel hashtag YouTube to monetisation hashtag YouTube promotion hashtag YouTube watch ঠিক আছে এই এভাবে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিয়ে দেখলাম আমরা সব ঠিক আছে নি choose who can comment on any one এখানে আমাদের এনিওয়ান যে কেউ আমাদের কমেন্ট করতে পারবে কোনো সমস্যা নাই এই যে আমাদের কিছু হ্যাশট্যাগ আরও সে আমাদের এখানে দেখাচ্ছে সেই হ্যাশট্যাগুলো কি আমরা নিব হ্যাঁ নিব আমরা এসিও দিলাম মার্কেটিং দিলাম এক্সপিরিয়েন্স দিলাম ভিডিও দিলাম আবার এক্সপিরিয়েন্স শেষ এই হ্যাশট্যাগুলো সে আমাদের সাজেস্ট করছে আমরা সেই হ্যাশট্যাগুলো নিলাম কথা বুঝতে পারছেন সেগুলো আমাদের একটু র্যাঙ্ক করতে সুবিধা হবে এই জায়গার মধ্যে দেখবেন আপনার এনি আছে কি না যদি না থাকে তাহলে আপনি এখানে এনি দিয়ে দিবেন কারণ আমাকে আমার এই পুজটা প্রত্যেকেই দেখতে চা আমি প্রত্যেককেই দেখাইতে চাই এটাই হচ্ছে আমার কথা কথা বুঝতে পারছেন দিয়ে দিলাম পোস্ট তারপরে বলছে আমাকে post successful view post okay তারপরে join and posting in the group my increase your engagement for post like হ্যাঁ আমি ইনফ্লুয়েন্সি মার্কেটিং অ্যাসোসিয়েট হয় আমি জয়েন হলাম এটাতে ঠিক আছে আমি জয়েন হব এরকম দেখাইলে আপনারা জয়েন হবেন তবে সবগুলাতে না দেখা দেখা বুঝিয়ে জয়েন হবেন জয়েন দিয়ে দিছি এটা থেকে বাইরে যাই আমরা রুমে চলে যাই এখন আসেন এই যে দেখেন আমার পোস্টটা চলে আসছে এবং পোস্টার উপরে সম্পূর্ণ লেখা দিছে আমি সব কিছু করতে পারলো একজন মানুষ পইরা আমার এই পোস্টটা দেখলো দেখে তার যদি মনে চায় তাহলে আমাকে মেসেজ করতেও পারে নাও পারে সেটা তার মনের রুচি কিন্তু আমি এত সুন্দর করে একটু কষ্ট করে সাজাই এই পোস্টটা দিলাম যে এই পোস্টটা দেওয়ার পিছনে এখানে আমার বাম পাশে দেখাইব কয়জন মানুষ আমি পোস্টটা দেখছে কয়জন মানুষ আমার পোস্টের মধ্যে ক্লিক করেছে কয়জন মানুষ আমার পোস্টটা পছন্দ করেছে প্রত্যেকটা জিনিসই সে এই জায়গার মধ্যে শু করবে আপনারা দেখতে পারবেন তারপরে হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনে আসি সেখানে নোটিফিকেশনে দেখাবে যে আমাদের বিভিন্ন জবের কি করছে অফার করছে আচ্ছা সেদিকে এখন আমি যাচ্ছি না কারণ আমার মূল এই কাজটা না এখন আমার কাজটা হচ্ছে এই জায়গার মধ্যে পুস্টটা আমাকে দেখান দেওয়া এখানে আবার আপনার লোকেশন সেট আপ করা এগুলাতে নাই এখানে দিয়ে দিবেন এইভাবে কারণ এই লিঙ্কডিনে আপনার প্রোফাইলে কোনো লোকাল মানুষকে যেমন ফ্রেন্ড বানাবেন না তেমনি আপনি কোনো লোকাল মানুষের ফ্রেন্ড রিকোয়েস্টকে আপনি অ্যাকসেপ্ট করবেন না এটা হচ্ছে বিষয় কারণ লোকাল মানুষ ফেসবুকে লিঙ্কডিন হচ্ছে আমার প্রফেশনাল জায়গা এই জায়গার মধ্যে লোকাল কেউ আসুক এবং আমার প্রফেশনটা দেখুক সেটা আমি চাই না সুতরাং আমি কাউকে বানাইব না ওকে তাহলে এই পর্যন্তই দ্যাটস ইট আমার লিঙ্কডিনের পোস্টও হয়ে গেল এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে এই বিষয়ে সম্পর্কে আরও বিস্তরভাবে জানার জন্য তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন জি ওয়ালাইকুম সালাম ইমরান ভাই ভাই এই যে পোস্টে যে হ্যাশট্যাগুলো করা হয়েছে এগুলো হাইড করার কোনো ব্যবস্থা আছে না এরকমই থাকে না না ট্যাগ তো হাইড করলে তো হবে না ট্যাগ তো শো তাতে তো অনেক ট্যাগ দেখা যায় যেমন ফেসবুকে পোস্ট করলে এরকম যদি হ্যাশট্যাগ দেওয়া হয় তো অনেক হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হাইড করলে তো আপনি যে উদ্দেশ্যে হ্যাশট্যাগ করছেন সেই উদ্দেশ্যটা তো আপনার হাসিল হবে না কথাটা বুঝতে পারছেন সেই উদ্দেশ্যটা তো আপনার হাসিল হবে না পেজের ভিতর যদি হ্যাশট্যাগ তখন কোনো সমস্যা হবে না হ্যাঁ হ্যাশট্যাগ পেজে পোস্ট করার সময় না না হ্যাশট্যাগ তো সব জায়গায় করবেন হ্যাশট্যাগটা হচ্ছে তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হ্যাশট্যাগ কী জন্য হ্যাশট্যাগটা হচ্ছে কিছু মানুষ সার্চ <clears throat> করে না যে আমি ওই জিনিসটা খুঁজছি তাহলে ওই যে হ্যাশট্যাগ যদি আপনি পোস্টের মধ্যে দেন তাহলে আপনার পেজের রিচ বাড়বে যখন কোনো মানুষ এই শব্দটা দিয়ে সার্চ করবে তখনই ওই ওই বিষয়টা গিয়ে আপনার পেজটাই গিয়ে তার চোখের সামনে বাড়বে অর্থাৎ যে পেজের মধ্যে হ্যাশট্যাগ বেশি ব্যবহার হয় সেই পেজটাই আগে সবচেয়ে বেশি র্যাঙ্কে থাকে আচ্ছা। অনেকে আবার ওই যে অ্যাড জয়েন করা হলে তখন এটা করতে চান বলে যে এত হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার কারণে কি করে অ্যাড রান করতেছে না মানে স্পন্সর করতেছে না আচ্ছা সেটা যদি মনে হয় তাহলে দিবেন না তবে আমি যে হ্যাশট্যাগগুলো দেখাইছি সেটা হচ্ছে নিজের প্রমোশনের জন্য এই প্রমোশনটা হচ্ছে আপনাকে বিল্ড আপ করা আপনাকে পরিচয় করা এই যে আমরা দেখছিলাম না যখন ফ্রান্সের রসুসাল্লাহামের প্রতি একটু অবমাননা করা হয়েছিল সেই সময় মানুষ হ্যাশট্যাগ ইউজ করে ফ্রান্সকে এককারে মাটিতে বসাই দিছিল ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ হচ্ছে এত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার জন্য যে সেটা আপনি আমি কল্পনা করতে পারবো না হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে ফারজানা আপু কোনো প্রশ্ন আছে না স্যার এখন প্রশ্ন নাই এখন হচ্ছে যখন হোমওয়ার্ক করতেছে এখন তখন যদি হ্যাঁ রনি ভাই রনি ভাই মিথুন ভাই কোনো প্রশ্ন আছে স্যার তেমন কোনো প্রশ্ন নাই তবে স্যার লিঙ্কডিনে কয়টা করে হ্যাশট্যাগ ইউজ করা যাবে লিঙ্কডিনে হ্যাশট্যাগ বেশি ইউজ করবেন না চার পাঁচটা করে দশটা করে সর্বোচ্চ দশটা ইউজ করবেন আর লিঙ্কডিনের হ্যাশট্যাগগুলো খুবই গুরুত্ব দিয়ে হয় মানে শক্তিশালী হয় বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমি রেকর্ড অন অফ করে দিচ্ছি কারো যদি কোনো পার্সোনাল কোনো গল্প থাকে করতে পারেন কোনো সমস্যা নাই আমি